হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাল্টিটাস টু এ ভিডিওতে আজ আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যা দ্বারা আপনারা শুধু গানই শুনতে পারবেন হ্যাঁ সেখানে অডিও আর ভিডিও সং শুনতে পারবেন এছাড়া আপনারা সেখানে আপনাদের ভিডিও দিতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের কিছু কয়েন জমাতে হবে আর এটি শুধু গান দেখায় অন্য কোনো ভিডিও বা কোনো মুভি দেখায় না তাহলে আমাদের ভিডিওর দিকে শুরু করা যাক আশা করি আপনারা হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সাবস্ক্রাইব না করলে তাহলে শুরু করা যাক আমরা আগে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোর প্লে স্টোরে আমি প্রবেশ করছি প্রবেশ করার পর আমরা সার্চ বাটনে ক্লিক করার পর লিখবো এই যে অ্যাপস তা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি যা যারা এটি প্লে স্টোরে পান নাই তা নিচে ডিসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে পেয়ে যাবেন এছাড়া আমার মতে সেখান থেকে তাড়াতাড়ি আপনাদের নেমে যায় তারপরে আমি এখানে অ্যাগ্রি করে কন্ট্যাক্ট করে দিচ্ছি তারপর এখানে আপনি যে সকল গান শুনবেন তা সিলেক্ট করে দেন পাঞ্জাব শুনলে পাঞ্জাব তামিল শুনলে তামিল থ্রি ল্যাঙ্গুয়েজ শুনতে পারবেন এর বেশি আর শুনতে পারবেন না এখন আমি থ্রি ল্যাঙ্গুয়েজ চুজ করে নিয়েছি এখন আমি কাটার টিপ দিচ্ছি হ্যাঁ তার লোড হচ্ছে লোড হচ্ছে একটু সময় নিচ্ছে তারপর দেখছেন এখানে আপনি ডাউনলোড করে রেখেছেন তা গটিপ তারপর এখানে দেখছেন বর্তমানে যা যা নতুন বের হয়েছে তাদের অ্যালবামও এখানে পেয়ে যাবেন সঞ্জু সহ বিভিন্ন গান শুনতে পারবেন এছাড়া আপনারা এখানে দেখেন ডাউনলোড করতে পারবেন গটি তারপর এখানে আপনারা গান শুনতে পারবেন এমন আপনাদের যদি মুড ভালো থাকে তাহলে মুড ভালোতে ক্লিক করে দিন এবং আপনারা যেরকম চান সেরকম ধরেন আমি এখন মুড ভালোর একটি গান বাংলা সিলেক্ট করছি এবং প্লে টিম দিচ্ছি এখানে আপনি দেখেছেন 对对，对对，确实是这样。 哎，宝贝，你。 আপনারা লগ ইন করে নেবেন আপনাদের অ্যাকাউন্টে যেমন আমি একটি অ্যাকাউন্ট আমি গুগল করে দিচ্ছি আমি মাল্টিটাচের সাথে কানেক্ট করে দিচ্ছি অলো করে দিচ্ছি ঘুরতে কিনলাম এখন ব্যাগে চলে আসি সেখানে আপনার নাও সাইন করলেই চলতো কিন্তু সেখানে সাইন করার কিছু দরকার ছিল যদি আপনারা নিজস্ব কোনো ভিডিও সেখানে দিতে চান যেমন এখানে যারা দিয়েছে তাদের কিন্তু পয়েন্ট জমাতে হয়েছে তাদের আর পয়েন্ট করতে হয়েছে এই দেখেন আমার প্রোফাইল অলরেডি হয়ে গিয়েছে এবং আমার পয়েন্ট এখন দেখি আমার পয়েন্ট কত আছে দেখতে পাচ্ছেন যে আমার পয়েন্ট বর্তমানে আসছে সিক্স থ্রি ফাইভ মানে ছয়শো পঁয়ত্রিশ এবং আপনি কোনটাতে কত স্টার দিয়েছেন তাও দেখতে পারবেন আমি আরেকটি গান শোনাই এখন ফেব্রুয়ারি সিরিজ দিলেন ফেব্রুয়ারি হয়ে গেল এবং ডাউনলোডের এই যে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে পারবেন কিন্তু ফেব্রুয়ারিতে দেওয়ার ফলে আপনার পাঁচ পয়েন্টে আপনি কয়েন বেড়ে গিয়েছে দেখতে আপনার কয়েনটা বেড়ে গেছে অর্থাৎ আচ্ছা, আমার 我做好了，看一下，我是不是。 আজ আমি এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে এছাড়া প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি পরবর্তী ভিডিওর জন্য আগ্রহী হব থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও